প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোর দায়ে এক যুবককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর আদালত নেশা করতে নিষেধ করায় রাজশাহীতে এক নারীর আত্মহত্যা ছয় দফা দাবিতে মানববন্ধন ও কাস্টমস অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে রাজশাহী অঞ্চল বীর শ্রমিকরা রাজশাহীতে পালিত হল বিশ্ব রেডিওগ্রাফি দিবস শুনছিলেন শিরোনাম এবারে জানাবো বিস্তারিত রাজস্ব ফাঁকি দেওয়া সকল বিড়ি বন্ধ করা সহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও কাস্টমস অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে রাজশাহী অঞ্চল বিড়ি শ্রমিক ইউনিয়ন ও কর্মচারী ঐক্য পরিষদ মঙ্গলবার সকালে রাজশাহী বিভাগীয় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে এ কর্মসূচি পালন করেন তারা মানববন্ধন শেষে বিভাগীয় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অফিসের কমিশনার বরাবর ছয় দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয় বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সহসভাপতি নাজিম উদ্দিন সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর প্রচার সম্পাদক শামীম ইসলাম কার্যকরী সদস্য আনোয়ার হোসেন সহ অন্যান্যরা এ সময় তারা তাদের ছয় দফা দাবি মেনে নিয়ে বিড়ি শ্রমিকদের বাঁচানোর আহ্বান জানান পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে বলে গুজব ছড়ানোর দায়ে রাজীব নামের এক যুবককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত মঙ্গলবার রাজশাহী বিভাগীয় সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন দণ্ডপ্রাপ্ত রাজীব রাজশাহী দুর্গাপুর উপজেলার বড়গাছি হাজিপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাজশাহী সাইবার ক্রাইম আদালতের পিপি অ্যাডভোকেট ইসমতারা এসব তথ্য নিশ্চিত করে বলেন আসামি রাজীব তার ফেসবুকে দুই সালের অক্টোবর মাসে বাংলাদেশের পদ্মা সেতু নির্মাণে এক লক্ষ মানুষের মাথা লাগবে এবং এর জন্য দেশে একচল্লিশটি দল বের হয়েছে সহ নানা ধরনের গুজব ছড়ায় এতে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে বলেও তার ফেসবুক আইডি থেকে প্রচার চালায় এমন গুজব ছড়ানোর জন্য ওই সময় রাজীবের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয় সংঘটিত অপরাধ আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে একটি ধারায় দুই বছর সশ্রম কারাদণ্ড এবং দুই লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একটি ধারায় তিন বছর সশ্রম কারাদণ্ড এবং তিন লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত নেশা করতে নিষেধ করায় রাজশাহী নগরীর ভদ্রা জামালপুর এলাকায় মুর্শিদা নামের এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মঙ্গলবার সকাল এগারোটার দিকে নিজ বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সে মুর্শিদা ওই এলাকার মাস্টারের বড় মেয়ে মুর্শিদের মা জানান তার মেয়ে নেশা করত নিষেধ করলে উল্টো মারধর গালাগালি করত গতকাল রাতেও মেরেছে আর প্রায় সময় সে আত্মহত্যার ভয় দেখাত পুলিশ জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা তবে বিষয়টি সঠিকভাবে জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ রামেক হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই পূর্ণ তথ্য জানা যাবে তবে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছে তার পরিবার রোগী সেবার অগ্রভাগে রেডিওগ্রাফি সবার আগে প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে পালিত হল বিশ্ব রেডিওগ্রাফি দিবস এ উপলক্ষে মঙ্গলবার সকালে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় Bangladesh association of radiology and imaging technology এর আয়োজন করে র্যালিটি লক্ষ্মীপুর মোড় হয়ে আইএইচটি ইনস্টিটিউটের সামনে গিয়ে শেষ হয় এ সময় সেখানে উপস্থিত ছিলেন Bangladesh association of radiology and imaging technology Rajshahi জোনের সভাপতি হুমায়ুন কবির রামেক হাসপাতালের রেডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার সাইফুল ইসলাম সহযোগী অধ্যাপক ডাক্তার তহরুল ইসলাম সহকারী অধ্যাপক ডাক্তার আনিসুর রহমান সহ সিনিয়র টেকনোলজিস্ট এবং আইএইচটির শিক্ষার্থীরা র্যালি শেষে কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় চিকিৎসা সেবায় রেডিওগ্রাফির গুরুত্ব তুলে ধরেন আলোচকরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রভিসি পদে নিয়োগ পেয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির মঙ্গলবার মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব রোকসানা বেগম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয় আইন উনিশশো এবং সংশোধিত আইন উনিশশো এর তেরো এক ধারা অনুসারে এ নিয়োগ প্রদান করা হয় প্রজ্ঞাপনে বলা হয় প্রোভাইস চ্যান্সেলর হিসেবে তার এই নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে তিনি বিশ্ববিদ্যালয়ে সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন প্রজ্ঞাপনে আরও বলা হয় মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন প্রজ্ঞাপনটি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হিসাব বিজ্ঞান বিভাগে প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অর্জন করেন উনিশশো সালে স্নাতকোত্তর হিসাব বিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এছাড়াও উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি লাভ করেন তিনি নাটোরে উনত্রিশটি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ